সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি কোভিড পরিস্থিতিতে তোমরা সকলে সুস্থ আছো তোমরা জানো যে দুই সালের তোমাদের নতুন করে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে তোমরা অ্যাসাইনমেন্ট করতেছো তো গত দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা আশা করি শেষ করেছো আজকে তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে দ্বাদশ সপ্তাহে তোমাদের বাংলা এবং তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থ পাশাপাশি ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা উদ্যোগ এবং ভূগোল পরিবেশ মানব বিভাগের এই বিষয়গুলো তোমাদের প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে অ্যাকুরেট সঠিক উত্তর লিখবে সেই বিষয়ে তোমাদেরকে উত্তর দেওয়া হবে এবং তোমাদেরকে উত্তর লেখার জন্য গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে সবার আগে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের এখান থেকে পাবে ইনশাআল্লাহ তো দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা বাংলা এটা হলো চার নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্ম লেখন তো এখানে বলছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি গদ্য থেকে তিনটি ও কবিতা থেকে দুইটি করে মোট পাঁচটি অংশ লিখে প্রত্যেকটি অংশের শেষের সারাংশ সারমর্ম তৈরি করা এখানে এর মধ্যে তোমাদেরকে বলছে মানে আসলে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আছে গদ্য থেকে তিনটি কবিতা থেকে দুটি মোট পাঁচটা অংশ তোমাদেরকে লিখতে হবে প্রত্যেকটি অংশে সারাংশ বা সারমর্ম তোমাদের তৈরি করতে হবে তো এই বিষয়ের উপরে এটা তোমাদের যেগুলো আছে তোমরা ওখান থেকে লিখবে দেখো এখানে যে তোমাদের বিষয় যেটা হলো পরিধি হবে অনধিক তিনটি চার তিন থেকে চার বাক্যে মূলভাব লিখতে পারা আবার মূলভাব যথার্থভাবে মূলভাব লিখতে পারা প্রাসঙ্গিকতার ক্ষেত্রে দেখা হবে উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করা বানানের ক্ষেত্রে দেখা হবে এক থেকে দুটি বানান ভুল হওয়া ভাষার ক্ষেত্রে যথাযথ শব্দ শব্দচয়ন বাক্য গঠন করতে পারা তো এটা যদি করো তোমাদের এটা হলো পাঁচটি সারাংশ বা সারমর্মের জন্য পঞ্চাশ নাম্বার আর শিক্ষা তোমাদের এই পঞ্চাশ নম্বরকে দশ নম্বর রূপান্তর করে নম্বর তোমাদের মূল্যায়ন করা হবে তো দেখো মানে তোমাদেরকে অংশ লিখে তারপরে তোমাদেরকে ওটা সারাংশ বা সারমর্ম লিখতে হবে গদ্য থেকে তিনটি এবং কবিতা থেকে দুইটি আজকের ভিডিওতে তোমাদেরকে শুধু একটু নমুনা দেওয়া হবে দেখানো হবে তোমরা এটা দেখে তারপর তোমাদের পর্যায়ক্রমে তোমরা তোমাদের অ্যান্সার লিখতে পারবে দেখো যেমন আমরা এখানে এসএসসি দুই হাজার বাইশ বারো দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা অ্যাসাইনমেন্ট সেখানে হচ্ছে সারাংশ সারমর্ম লিখন তো আমি এখানে শুভা গল্প এটা লিখলাম এখানে শুভা গল্প থেকে তোমাদের যে কোনো একটা অংশ লিখতে হবে আমরা এখান থেকে যেটা মূল বা সারাংশ বা সারণ লিখতে পারে যেমন সুভা কথা বলতে পারে না মা মনে করেন এই তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার একটা আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ তাহলে এটা পুরা শুভাগর্ভের আসলে এখানে মূল ভাবটা উঠে